তোমার স্বামী প্রেয়সী হবে তুমি অরণি হবে তুমি রাখবো কথা আমি হব তোমার স্বামী প্রেয়সী হবে তুমি অরণি হবে তুমি ভালোবেসেছি তোমাকে ভালোবেসেছি

I'm